মিছিলে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে শিয়ালদা থেকে ধর্মশালা অব্দি মিছিলটা হবে একদম শান্তিপূর্ণ মিছিল কোনো আমরা বরাবরই শান্তিপূর্ণ মিছিল করি সেটা বলতে দিন কর্মসূচিগুলো তারপর প্রশ্ন করবেন বলুন বলুন আর দু তিন মিনিট লাগবে শেষ হয়ে বলছি আগামী আমরা তো এই ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছরই প্রত্যেক বছরই যেটা যেহেতু ওটা প্রজাতন্ত্র দিবস আমরা এটা সংবিধান বাঁচাও দিবস হিসেবে উদযাপন করি যখন থেকে পার্টি তৈরি হয়েছে তখন থেকে এটাকে সংবিধান বাঁচাও দিবস প্রজাতন্ত্র দিবস তো বটেই তার সঙ্গে সংবিধান বিপন্ন তাই সংবিধান বাঁচাও দিবস হিসেবে আমরা ওটাকে উদযাপন করি তাই সেদিন আমাদের সকালবেলা আমাদের পার্টির পক্ষ থেকে সর্বত্র যেখানে আমাদের বুথ কমিটি রয়েছে গ্রাম কমিটি রয়েছে সর্বত্র আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে জাতীয় পতাকা উত্তোলনের পাশ পরেই আমাদের একটা ছোট্ট পথসভা হবে যে পথসভাটা থাকবে সংবিধান আজ বিপন্ন চুপ করে থাকার সময় নয় আসুন সংবিধানিক সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করে এই বিষয়ের উপরে পথসভা হবে আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে ওটা সকালবেলা নটা থেকে সাড়ে দশটার মধ্যে সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন এবং ওই সংবিধান বাঁচাও এর উপরে আলোচনা সভা বা এই প্রকাশ্য সভা হবে এরপরে আসছি আমরা উনত্রিশ তারিখে থানায় থানায় ডেপুটেশন পশ্চিমবাংলার প্রত্যেকটা থানার সামনে আমাদের কর্মীরা ডেপুটে থানায় ডেপুটেশন দেবে ওই একই দাবি ইতিমধ্যে আমাদের আইনজীবীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন চালাবেন তার পাশাপাশি উনত্রিশ তারিখে আমাদের কর্মীরা ওই নসাদ সিদ্দিকী ভাইজান সহ সমস্ত বন্দীদের নিঃশর্ত মুক্তি চায় এই দাবিতে থানায় থানায় মিছিল করে ডেপুটেশন দিতে যাবে তবে সেই মিছিলটা কিন্তু কালো কাপড় মুখে বেঁধে মৌন মিছিল প্ল্যাকার্ডের মধ্য দিয়ে তাদের বক্তব্য লেখা থাকবে এটা মৌন মিছিল কারণ মানুষ বলতে চায় আমরা স্তম্ভিত আমাদের মুখের কথা বন্ধ হয়ে গেছে তাই মৌন মিছিল করে ডেপুটেশন দিতে যাওয়া হবে ওটা উনত্রিশ তারিখে আপনাদের টোটাল প্রোগ্রামের আমরা কপি দিয়ে দেবো হালা রেডি করছো তো কপি রেডি হচ্ছে ঠিক আছে ইতিমধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রিয়াক্ট করছেন আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি হ্যাঁ অল পার্টি কনভেনশন একটা হতে চলেছে এটার ডেট এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না তবে সমস্ত রাজনৈতিক দল তারা চাইছে যে আমরা একসঙ্গে এর বিরুদ্ধে যদি না রুখে দাঁড়ায় আগামী দিনে এটা আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে সেই জন্য অল পার্টি সমস্ত পার্টিগুলোকে তবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস বিজেপি বাদ থাকবে তৃণমূল কংগ্রেস বিজেপি বাদ থাকবে কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসের মালিকানা তারা নিয়ে বসে আছে কেন্দ্রে এবং রাজ্যে থাকবে না হ্যাঁ কংগ্রেসও থাকবে রাষ্ট্রীয় ঠিকা নিয়ে বসে আছে তারা গণতন্ত্রকে ধ্বংস করার দায়িত্ব নিয়ে বসে আছে তারা যদিও এটা ঘটনা যে তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা আমরা তাদের নাম বলতে পারবো না কারণ আমরা তাদের কাছে কথা দিয়েছি তারা সমবেদনা জানাচ্ছেন তারা বলছেন আমরা ভেতরে ভেতরে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছি এর জন্য এবং যারা বিরোধী দলের সে তৃণমূল হোক বিজেপি হোক যারা এই ঘটনার প্রতিবাদ করছেন আমার পিক সাহেবরাও করেছেন প্রতিবাদ সকলকেই ধন্যবাদ দেবো আমরা এই অল পার্টি কনভেনশন হবে একটা সেটা অবশ্যই হয়তো আমরা ডেটটা আপনাদের বলে দেবো অবশ্যই এক তারিখের আগে কারণ নেক্সট ডেট এক তারিখ ঘোষণা এক তারিখে হিয়ারিং হবে আবার তো সুতরাং তার আগেই অল পার্টি কনভেনশন একটা করা হবে সেটা ডেটটা একটু টাইম টু টাইম আপনাদের আমরা আমরা জানিয়ে দেবো সেই সঙ্গে এত বড় বিষয় সাংবিধানিক সংকট আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাজ্যপাল যেহেতু এটা সাংবিধানিক সংকট আমরা মনে করছি আপনারাও তো মনে করেন সবাই মনে করছে এটা একটা সাংবিধানিক সংকট তাই রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যপাল আমরা তার কাছেও ডেপুটেশন দেব ইতিমধ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাকে তার কাছে খবর পৌঁছানো হয়েছে তিনি যেমন ডেট দেবেন সেই ডেট অনুসারে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব সাংবিধানিক প্রধানের কাছে এবং যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আমাদের এখান থেকে সর্বদলীয় প্রতিনিধি নিয়ে আমরা রাজ্যপালের পাশাপাশি আমরা রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান আমরা রাষ্ট্রপতির কাছেও দরবার করব কি চলছে দেশে কি চলছে বাংলায় আপনি দেখুন এটা আমরা যদি প্রয়োজন হয় আমরা রাষ্ট্রপতির কাছেও সাক্ষাৎ করব আমাদের এই মোটামুটি কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলো আপনাদের সামনে আমরা বললাম তুলে ধরলাম আর হচ্ছে যে কর্মসূচির একটা আমরা ইয়ে করে রেডি করে একটা পেজের মধ্যে রেডি করে আপনাদের আমরা দিয়ে দিচ্ছি আর এরপরে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা নিশ্চয়ই আছে সেগুলো একটু এক এক করে প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে দেখুন একদম না আমরা আসতে দিচ্ছি না বিষয় নয় যে কর্মসূচি চলবে যে কোনো নাগরিক তিনি নিজেকে নাগরিক মনে করেন তো যে কোনো নাগরিক সে কে কোন দলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে কোনো মানুষ হাজির হতে পারে স্বাভাবিক তো তিনি বিরোধী দলনেতা সুরেন্দ্রবাবু বিরোধী দলনেতা তো তিনি প্রতিবাদ করবেনই করাটাই স্বাভাবিক সুতরাং আমাদের কর্মসূচিতে যে খুশি আসতে পারে কিন্তু তাকে নাগরিক হিসেবে আসতে হবে আইএসএফ এর ব্যানারে তো আর অন্য একটা দল তার রাজনৈতিক ব্যানার নিয়ে আসতে পারে না কারণ মতাদর্শগতভাবে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের একটা সব মানে বিরোধিতা আছে সেই জন্য ওটা বলতে পারে না সুকান্ত বাবুরা যদি বলেন শুভেন্দু বাবুরা প্রতিবাদ করেছেন নিশ্চয়ই তারাও ধন্যবাদ পাবে জনগণ তাদের ধন্যবাদ দেবে আমি তো কোন দূরের কথা আমি তো একটা একটা একটা দলের একটা ডেজিগনেশন নিয়ে বসে আছি মানুষ তাদের ধন্যবাদ দিচ্ছেন মানুষ তাদের ধন্যবাদ দেবে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীরা এখনো মার খাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে বিশেষ করে ভাঙড় ক্যানিং এই সমস্ত এরিয়াগুলোতে অনেককে ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং পুলিশ তাদেরকেই অ্যারেস্ট করছে আর কর্মীদের একদম আপনি ঠিক কথাই বলেছেন কারণ আপনাদের আপনাদের চোখ দিয়েই তো আমরা দেখতে পাচ্ছি না তো একদম ঠিক কথা বলেছেন বিশেষ করে ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশে উত্তর চব্বিশ পরগনাতেও টুকটাক ঘটছে হুগলিতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে একটা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে আর এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয় নৌসাদ সিদ্দিকিকে যারা মানলেন তাদেরকে গ্রেপ্তার না করে নৌসাদ সিদ্দিকি প্রতিবাদ করতে গেলেন তাকেই হাজতে ভরা হলো তাকে পিসিতে নেওয়া হচ্ছে আমি বলছি মানুষ ঐচ্ছন্দ দাবি তুলেছে পুলিশের কাছে গোটা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু খারাপ নয় পুলিশ ডিপার্টমেন্ট তার দায়িত্ব পালন করতে চায় কিন্তু রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় এসে পুলিশকে তাদের দলের কাজে লাগাতে চায় তো সেক্ষেত্রে মানুষ ওই জন্য তো আওয়াজ তুলছে যে পুলিশ আপনি আপনার দায়িত্ব পালন করুন নাহলে উদ্ভিদটা ছেড়ে দিন উর্দিটা ছেড়ে দিন আর নাহলে আপনি নিরপেক্ষ দায়িত্ব পালন করুন আমরা ভাঙন নিয়েও কিছু কর্মসূচি আমাদের স্পেশাল কর্মসূচি আছে আমরা সেটা হয়তো কালকে ঘোষণা করব ভারমানের কর্মীরা ঐক্যবদ্ধ আছেন আজকে আপনারা পেপারে দেখেছেন বিভিন্ন পেপার লিখছে যে কত ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব মানে আমাদের কর্মীদের ওপর অত্যাচার নিয়েও ভাঙড়ের একটা বড় অংশে আরাবুল সাহেবদের জেনে রাখা দরকার যে তাদের দলের একটা বড় অংশের মানুষ তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে তারা প্রতিবাদে নামছে সুতরাং ঘর কত ভাঙছে ভাঙুক হ্যাঁ মানে একটা গ্রাম বাংলায় আমি একটা কথা প্রবাদ প্রচলিত আছে বুঝলেন হ্যাঁ আমি গায়ের মানুষ তো শহরে রাজনীতি করলে কি হবে গায়ের মানুষ আমরা আমরা শুনেছি ষাঁড়ের গায়ে যখন জোর হয় না তখন কিন্তু সে দেয়াল ভাঙতে যায় গায়ের মানুষ গায়ের মানে কংক্রিটের দেয়ালও সে ভাঙতে যায় তো এখন ওদের মনে হচ্ছে যে আমরা সব কিছুর দায়িত্ব নিয়ে বসে আছি সুতরাং আমি এখন দেয়াল ভাঙবো আমাদের গরিব মানুষদের ঘর তো দেয়ালও নেই তাই ওরা ভেঙে দিচ্ছে কিন্তু মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বিগত দিনে দেখা গেছে যে যে কোনো ভোটের সময় কুরকুরা শরীফের শাসক দলের বহু নেতা মন্ত্রীরা আছে এবার তো সামনে পঞ্চায়েত নির্বাচন এবার যদি নেতা মন্ত্রীরা আসে শাসক দলে তারা আপনাদের সাথে বৈঠক করবেন দেখুন শাসক দলের নেতা মন্ত্রীরা কোনো বিশেষ কারণে যদি আসেন কোনো পার্টিকুলার কারণ নেই কোনো বিশেষ প্রজেক্ট নিয়ে প্রকল্প নিয়ে যদি ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে দেখুন ফুরফুরা শরীফের উন্নয়ন আর আইএসএফ এর ডিমান্ড দুটো বিষয় আলাদা এটা একদম ধর্মীয় পাঠ তারপরেও বলছি যদি নির্দিষ্ট প্রকল্প নিয়ে কোনো আলোচনা করতে আসে আমরা আমাদের আমাদের পক্ষ থেকে তাদের জানাতে চাই আপনাদের মাধ্যমে দয়া করে ভোট বাক্সে পরিণত করার দিন শেষ হয়ে গেছে হোটেলে ফুরফুরায় দেখা করবেন ওটি আর চলবে না পুরপুরার হুজুররা সংগঠিত হচ্ছে আজকে তাদের বাড়ির সন্তানকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে বলা যায় এই ফুরফুরার হুজুরদের আশীর্বাদেই কিন্তু আজকে উনি ক্ষমতার তাকতে বসে আছেন আজ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন আজ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন আমার কাছে খবর আছে তারা রাস্তায় নামবেন আমাদের কাছে খবর আছে তারা রাস্তায় নামবেন ভালো কথা তাদের বাড়ির সন্তান গ্রেপ্তার হয়েছে সুতরাং তারা যদি রাস্তায় নামেন আমরা তাদেরকে ধন্যবাদ তারা রাস্তায় নামতে বলেছে আপনারা তার সঙ্গে যোগাযোগ করেছেন খুব স্বাভাবিক আমরা কেন পলিটিক্যালি যোগাযোগ করতে যাব ভাই পলিটিক্যালি আমরা কোনো আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রাজনৈতিকভাবে ধর্ম আলাদা রাজনীতি আলাদা কিন্তু যারা রাজনীতিকে ধর্মকে নিয়ে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস এটা করে ওরা বলে অমুসলিম ভাইদের পাড়ায় গিয়ে বলে যে ওটা মুসলমানদের পার্টি আর মুসলিম পাঠাই গেছে বলে ওরা বিজেপির দালাল সুতরাং আমরা এই রাজনীতি করি না হ্যাঁ আমি আমি অবশ্যই একজন ব্যক্তি হিসাবে আমি কোনো পীর সাহেবের ভক্ত হতেই পারি জুবি সাহা কোনো ব্যক্তি হিসাবে জুবি নিঃসন্দেহে কোনো দেবদেবীর ভক্ত হতেই পারে হ্যাঁ সুতরাং আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে সম্পর্ক তৈরি করতেই পারি আমরা বলতেই পারি যে হুজুর আজকে আপনার প্রতিবাদে নামা উচিত এটা আলাদা সম্পূর্ণ আলাদা বিষয় ভাঙড়ে আরাবুল ইসলাম বলছেন যে আমাদের পার্টি অফিস হ্যাঁ। জ্বালিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে পাল্টা প্রতিবাদ মিছিল করছে পঁচিশে জানুয়ারি বলছে আমাদের তিনটে পার্টি অফিস জ্বালানো হয়েছে আমাদের কর্মীদের মারধর করা হয়েছে পাল্টা অভিযোগ করে প্রতিবাদ মিছিল করছেন হ্যাঁ পাল্টা অভিযোগ করে দেখুন প্রত্যেকের মিছিল করার অধিকার আছে তারা তাদের মিছিল করতে পারে কিন্তু এই অভিযোগ যদি করে যে আমরা মিছিল করছি আমাদের অফিস জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে আমরা রবুল ইসলাম সাহেবকে তো বলতে হবে কোন অফিসটা জ্বালিয়েছে ইসলাম তার একটা অফিস একটা দলের মধ্যে তার একটা অফিস জুলুর একটা অফিস সাবিরের একটা অফিস সামিমের একটা অফিস তৃণমূল কংগ্রেসের অফিস জ্বালিয়ে দিয়েছে এই অভিযোগ তারা যদি দিতে চায় আইনের কথা তারা তো দিতেই পারত যে নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকিকে মেরে নৌসাদ সিদ্দিকির কর্মীদের আঘাত করে আমরা তো আমাদের মঞ্চে দেখিয়েছি তো মানুষদের কিরকম ভাবে দেখিয়েছেন ডাক্তার ডাক্তারবাবুকেও ছাড়েনি ডাক্তার কি মণ্ডল ওনার নাম কি মন্ডল ওই ডাক্তার টিকে মন্ডল পুরো নাম কি ওনার ডাক্তার মালিক ভাই ডাক্তার টিকে মন্ডল ডাক্তার টিকে মন্ডল কেউ ছাড়েনি তাকেও মেরেছে তো যাদেরকে মারলো আবার যারা মারলো যারা অত্যাচার করলো তারা আবার পার্টি অফিস ভেঙে দিচ্ছে পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে বলে মিছিল করলে বাঙালির মানুষ দেখবে সেটা মিছিল হোক আমরাও চাই মিছিল হোক শান্তিপূর্ণ মিছিল করুন না আপত্তি কিসের আছে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি নসাদ সিদ্দিকি সাহেব দেখিয়ে দিয়েছেন আমিও সেই মিছিলে ছিলাম আমরা অনেকেই ছিলাম ঝান্ডা ছাড়া দশ হাজার মানুষের শান্তি মিছিল আমি বলছি রেশারেশি কেন ভাঙড়ে শান্তি আনার জন্য মিছিল করুন না নসাদ সিদ্দিকির আহ্বান তো ভাঙড়ে শান্তি চাই বোমগুলি নয় নসাদ সিদ্দিকি সেদিন তো বোমগুলি নিয়ে যায়নি নসাদ সিদ্দিকি হঠাৎ করে ছুটে গিয়েছিল অশান্তি হচ্ছে আমি সাবাঙ্গ এলাকার বিধায়ক আমার একটা কর্তব্য সেই কর্তব্য তাকে পালন করতে দেওয়া হলো না উল্টে তার উপর আঘাত গতকাল ভাঙড়ে আরাবুল ইসলামের বাড়ির পাশেই বোমা পাওয়া গেছে এবং গ্রেপ্তার হয়েছে তিনজন কর্মী একই জিনিস একই জিনিস হচ্ছে আমি বারবার বলছি যে ঘটনা যারা ঘটাচ্ছে তারাই আবার গ্রেপ্তার করাচ্ছে পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আছে আমরা তো ওই ভয়েই নসাদ সিদ্দিকি সাহেবের গাড়ি ওই ভয়েই আমরা কিন্তু কলকাতায় ফেলে না রেখে আমরা জানি কি করবে প্রশাসনকে দিয়েই কি করবে তাই সেদিন অত রাত্রে রাত্রি তিনটের সময় সেই গাড়িতে আমরা বয়ে এনেছি এতে ফুরফুরাই নিয়ে চলে এলাম কারণ ওই গাড়ি যদি পুলিশের কাছে থাকে তাহলে ওটাকে গাড়িকে কাজে লাগাবে তারা বিভিন্ন অন্যায় করবে ওই গাড়ির মধ্যে কিছু রেখে হয়তো এই ভয় আমাদের সবার আছে বাংলার মানুষের আছে এটাই হচ্ছে কর্মীদের উপর যে পুলিশি করেছে আপনারা এটা অভিযোগ এটা শাসক দলের অবশ্যই শাসক দলের স্বরাষ্ট্র সচিবের মানে সাংবিধানিক পদ্ধতি অনুসারে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র পলিটিক্যাল সায়েন্স পড়েছি স্বরাষ্ট্র সচিবের অনুমতি ছাড়া কোনো কাজ পুলিশের দ্বারা করা সম্ভব নয় এখন স্বরাষ্ট্র সচিব আবার কোনো অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হবে না সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছেন কেন তিনি বলুন না যে আমি অনুমতি দিইনি স্বরাষ্ট্র সচিব অনুমতি দিয়েছে তাহলে আইন আইনের পথে তখন হাঁটবে আইন দেখবে স্বরাষ্ট্র সচিব কি করতে পারে না স্বরাষ্ট্র সচিব মন্তব্য করছে এত বড় ইনসিডেন্ট ঘটে গেল হ্যাঁ আর কোভিড কোভিড নিয়ে মানে কিছু একটা হলেই ব্যাস এত বক্তব্য হয় স্বরাষ্ট্র সচিবের মুখ থেকে নাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছু বলুক তার ইন্ধন ছাড়া এত বড় ঘটনা ঘটেছে নাকি আমি বলছি অবশ্যই ইন্ধন আছে এই সরকারের ইন্ধন ছাড়া এবং প্ররোচনা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না আপনারা পুলিশের ভূমিকাটা প্রশ্ন তুলছেন এই আগামী যে কর্মসূচিগুলো করবেন সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি আশা আমরা আশা করছি পুলিশ শান্তিপূর্ণ উপায়ে মিছিলগুলো করতে দেবে মিটিংগুলো করতে দেবে কারণ আমরা সেদিনও মঞ্চ থেকে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছিলাম কলকাতা পুলিশকে আজও ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে হাওড়া এবং শিয়ালদা থেকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত সহযোগিতা করে আমাদের কলকাতায় আমাদের জনসভা অব্দি পৌঁছে দিয়েছে এবং জনসভা পুরো সাকসেস করা অবধি তারা মানে উপস্থিত ছিলেন এবং করেছেন তো সেই জন্য যারা সহযোগিতা করেছে ধন্যবাদ প্রাপ্য আর গোটা বাংলায় ভাঙর ছাড়া গোটা বাংলায় যা ঘটেছে আমায় আমাদের কাছাকাছি এলাকায় আমাদের আমার পরিচিত থানাগুলোতে যেগুলো ঘটেছে আমরা ফোন করেছি থানার বড়বাবুকে থানার বড়বাবু বলছেন যে হ্যাঁ ওদেরকে একটু ডিটেন করিয়েছি বা এক্ষুনি ছেড়ে দিচ্ছি সহযোগিতা করছেন গোটা বাংলায় পুলিশ প্রশাসন সহযোগিতা করছে ভাঙন ছাড়া তো সুতরাং নিশ্চয়ই তারা কোনো সমস্যা তৈরি করবে না আরো কর্মসূচি করতে পারবো যদি যদি বাধা দেয় সেখানেই মানুষ বসে পড়বে পুলিশেরা রাস্তায় যদি বাধা দেয় পুলিশ যদি বলে যে আমি থানায় যেতে দেবো না আমি থানার আগেই ডেপুটেশন নিয়ে নেবো নিয়ে নিই আমাদের তো ডেপুটেশনটা দেওয়াটা নিয়ে আমাদের আইন আইনের পথে হাঁটতে গিয়ে যদি জবরদস্তি মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বলে একটা আইন আমরা তো সেটা মানতে পারবো না আর পুলিশ সেটা করবে বলে আমরা মনে করি না কারণ কলকাতাতে দেখুন আমি আবার বলছি আমার সঙ্গে যখন আলোচনা চলছে পুলিশ অফিসারদের রূপেশ বাবু আমি নাম বলছি রূপেশ বাবুর সঙ্গে আলোচনা চলছে নমরোজ সাহেবের সঙ্গে আলোচনা চলছে জাফর সাহেবের সঙ্গে আলোচনা চলছে এই আলোচনা চলতে চলতে আমরা যখন বলছি যে ঠিক আছে উনি বললেন যে একটু সময় দিন আরাফুলদের গ্রেপ্তার করার বিষয়ে আপনাদের দাবিটা আমরা উপরতলায় পৌঁছে দিচ্ছি আর আপনারাও আমাদের কথা একটু শুনুন আমাদের বিবেচনা শুনুন আমরা কথা দিচ্ছি যে আমরা এই দায়িত্ব আমি তো পারবো না কারণ ওটা কেএলসি ওটা আলাদা থানা আমার এটা লালবাজার থানা হেয়ারস্ট্রিট থানা হেস্টিংস থানা আমি বললাম ওটা ক্যালকাটা পুলিশ বললো আমরা আলোচনা করছি তা আমরা আমরাও আলোচনা করছিলাম এবং কথা হলো আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হবে আধা ঘন্টা পুলিশ আমাদের বলেছিলেন যে আধ ঘন্টার মধ্যে আমরা আলোচনা করে আপনাদের জানাচ্ছি আপনারা ফিডব্যাক দিন আমাদের আমি নৌসাদ সিদ্দিকী ভাইজানকে এবং আমাদের office office secretary Nasir Uddin সাহেবের সঙ্গে আলোচনা করতে শুরু করলাম দু মিনিট চলেছে আলোচনা তারপরে বিধড়ক লাঠিচার্জ কেন ওয়াই কিসের জন্য শান্তিপূর্ণ মিছিলকে শান্তিপূর্ণ অবস্থানকে বিক্ষোভকে অশান্তিতে পরিণত করার পুরো দায় সরকারকে দিতে হবে পুরো দায় সরকারকে দিতে হবে আপনাদের অনেক কর্মী সমর্থকরা আতঙ্কে আছে হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ, তাদের ব্যাপারে কি বার্তা দেবেন করো আচ্ছা আমি ওকে একটু বলে দিই ও যেন প্রশ্নটা করেছে আমাদের কর্মী সমর্থকরা যারা আহত হয়ে আছে যারা বাইরে লুকিয়ে আছে তাদের আমরা বলবো যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি প্রতি মুহূর্তে ভয় পেয়ে বাইরে যাওয়ার দরকার নেই তোমরা বাড়িতে ফিরে এসো যদি কোনো দুর্ঘটনা ঘটে বাড়িতে ফিরে আসার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু দায় সম্পূর্ণ ডিসি কারণ তিনি কথা দিয়েছেন যে আইএসএফ এর একটা কর্মীও আঘাতপ্রাপ্ত হবে না পুলিশের দ্বারা এবং এর দ্বারা মানে তৃণমূল কংগ্রেসের দ্বারা আমরা ডিসির সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবো পুলিশ পুলিশ বানাচ্ছেন কারণ পুলিশ আমার বলছেন আমি বলছি পুলিশ আবার বলছেন আমাদের যে লোকটাকে ওরা মারধর করছিল সেই লোকটাকে আমরা উদ্ধার করতে গিয়ে আমরা রিচার্জ করতে হয়েছে পরস্পর বিরোধী কথা হয়ে গেল না আর নৌসাদ সিদ্দিকি যেটা বলেছিলেন ওটার সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে নওসাদ সিদ্দিকি একদম আমি পাশে এবং আমাদের ডাক্তার পাশে ছিল নৌসাদ সিদ্দিকি যাকে দেহরক্ষী আরেকজন কি মানে নওসাদ সিদ্দিকি দেহরক্ষীকে ভুল বুঝে কিছু ছেলে হাতাপাতি করছিল তখন নওসাদ সিদ্দিকি বলে এই ওটা আমার দেহরক্ষী ওটা আমার দেহরক্ষী মানে গায়ে দিস আর একে বাঁচানোর জন্য যাকে উদ্ধার করতে চেয়েছিলেন আমাদের পুলিশ পুলিশ বলছে আমাদের লোককে মেরেছে উদ্ধার করতে গিয়েছিলাম কেন ভাই উদ্ধার করার প্রয়োজন হয়ে গিয়েছিল কেন কেন তোমাদের লোকটা হঠাৎ সিভিল ড্রেসে নওসাদ সিদ্দিকির সামনে হাজির হলো যেখানে নমরাত সাহেবের সঙ্গে কথা চলছে যেখানে জাফরুল্লাহ সাহেবের জাফরুল সাহেবের সঙ্গে কথা চলছে এত বড় বড় দের সঙ্গে কথা চলছে সেখানে উনি সিভিল ড্রেসে কেন পৌঁছলেন উনি উদ্দেশ্য কি ছিল সশস্ত্র অবস্থায় থাকতেই পারে পুলিশ সশস্ত্র অবস্থায় থাকতেই পারে কোনো ব্যাপার না কিন্তু রসদ সিদ্দিকি সামনে কেন তাকে উদ্ধার করতে গেছো তোমরা তোমরাই বলছো যে আমরা তাকে উদ্ধার করতে গেছি মানে হ্যাঁ পুলিশ তো তাই বলছে যে আমাদের কর্মীকে মারধর করছিল তার জন্য আমরা উদ্ধার করতে গেছি তারা আন্দোলনের একদম অবশ্যই স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে পিসারদের সঙ্গে আমাদের বিশ্বাসদের সঙ্গে আমাদের সক্ষতাই আছে কারণ আমি এই যে বললাম প্রত্যেকের ধর্মীয় একটা করে সত্তা আছে সেই সত্তা অনুযায়ী আমাদের ছেলেরা যারা আমাদের কর্মী আমাদের নেতৃত্ব তাদের সঙ্গে যেমন আমাদের এখানে আমাদের কুতুবাদ্দিন ফাতেহি সাহেব আছেন উনি একজন মানে ধর্মীয় দিক থেকে উনি একজন পণ্ডিত মানুষ ওনারা যোগাযোগ করছেন হুজুরদের সঙ্গে কথাবার্তা বলছেন নিশ্চয়ই আমরা সবাই তাদেরকে স্বাগত জানাবো আমাদের যে সমস্ত মানুষ তাদের সঙ্গে হাঁটতে চাইবে হ্যাঁ তারা যদি চান আমাদেরকেও হাঁটতে বলবেন মেঘনাথ বাবু হাঁটবেন কি মেঘনাথ বাবু হ্যাঁ জুড়ি হাঁটবে আমি হাঁটবো সাজানদা হাঁটবে লক্ষ্মীদা হাঁটবে মানে এরকম কোনো ব্যাপার নয় যে পিঞ্চাদা ডেকেছেন বলে মেঘনাথ হালদার লক্ষ্মীদা মল্লিক এরা হাঁটবে না এরকম কোনো ব্যাপার সবাই হাঁটবো আমরা কারণ গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই এই গোটা ঘটনা কি মনে হচ্ছে সংখ্যালঘু সমর্থন দেখুন সংখ্যালঘু পলিটিক্স ওইভাবে আমরা করি না আবার বলছি যে সংখ্যালঘু পলিটিক্স ওইভাবে আমরা করি না এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে ভারতবর্ষ সেকুলারিজমের সংকট আছে ভারতবর্ষের সব দল কম বেশি বলে আমরা সব সেকুলার কিন্তু কতটুকু সেকুলার সেটা আমরা সব দেখতে পাই আমি ওই প্রশ্নে যেতে চাই না ভারতবর্ষ যেহেতু সেকুলারিজমের সংকট তাই আমরা আমাদের পার্টির নাম রেখেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে কোনো সংখ্যালঘু পলিটিক্স হবে না তবে হ্যাঁ সংখ্যালঘুর অধিকার নিয়ে লড়াই করা হবে এখানে কোনো দলিত পলিটিক্স দলিতদের ধর্ম নিয়ে হবে না তবে দলিতের অধিকার নিয়ে লড়াই হবে এখানে আদিবাসীদের সারনা ধর্ম নিয়ে কথা বলবো না আদিবাসীদের সারি ধর্ম নিয়ে কথা বলবো না আমরা কিন্তু আদিবাসী জলজমি জঙ্গলের উপরে অধিকার নিয়ে করে অযোধ্যা পাহাড়কে ধ্বংস করে তুমি আদিবাসীদের কুলগুরু মারাঙ্গুরু মারাঙ্গুরুর উপর আঘাত করবে আমাদের কিন্তু মারাঙ্গুরু ওদের ধর্মীয় কিন্তু মারাঙ্গুরু সমাজের কাছে ওদের কাছে আইডল তুমি ইয়ে ধ্বংস করার নামে তুমি প্রকৃতি ধ্বংস করবে তখন আমরা বেঁচে বসে তখন আমরা থ্যাংক ইউ জেরক্স করে দাও না জেরক্স করে সবাইকে কপি দিয়ে দাও